হ্যালো ফ্রেন্ড কলকাতা কোডা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে এতদিন আমরা এনপিএম নিয়ে বিভিন্ন কিছু করতে শিখেছি টোটাল এনপিএমটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমরা একটা এমন জিনিস শিখব যেটা হচ্ছে অন্য একটা মেশিনে তৈরি করা একটা এনপিএমের প্রজেক্ট সেটাকে আমরা কপি করে নিয়ে এসে আমাদের মেশিনে ফেলে সেইটাকে কি করে রান করতে হয় সেটা আমরা শিখব তো সব থেকে আগে আমাদের আগে একটা জিনিস জানা দরকার যে এনপিএমে তৈরি করা কোনো প্রজেক্ট যখন আমরা এক এক মেশিন থেকে আরেক মেশিনে কপি করি তখন কিন্তু কখনোই নোট মডিউল এই ফোল্ডারটাকে কপি করি না কারণ এই ফোল্ডারটার মধ্যে সমস্ত ডিপেন্ডেন্সি থাকে তার জন্য এই ফোল্ডারটার সাইজ অনেক বড় হয় এটা অনেক ভারী হয় তাই জন্য আমরা প্রোজেক্টটাকে চট করে তুলে আনার জন্য শুধু এই এনপিএম মডিউল বলে যে ফোল্ডারটা থাকে ওটাকে বাদ দিয়ে আমরা পুরো প্রোজেক্টটা তুলে নিয়ে চলে আসি তার ফলে ওটা খুব লাইট ওয়েট হয়ে যায় এবং আমরা অন্য মেশিনে এসে জাস্ট এনপিএম ইনস্টল করলেই আবার আমাদের সেই সমস্ত ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যায় এবং আমরা চট করে কাজটা শুরু করে দিতে পারি তাহলে দেখা যাক কীভাবে এটা করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন প্রজেক্ট ফোল্ডারে রয়েছি এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কাপ নামে একখানা ফোল্ডার রয়েছে যে ফোল্ডারটাকে আমি কপি করে এনেছি এই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফোল্ডার্স অ্যান্ড ফাইলস রয়েছে কিন্তু আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখে নিতে হবে এখানে প্যাকেজ ডট জেসান আছে কিনা হ্যাঁ এখানে প্যাকেজ ডট জেসান আছে কারণ আমি যখন এনপিএম ইনস্টল করব তখন ওই এনপিএমও কিন্তু গিয়ে ফার্স্ট খুঁজে দেখবে যে প্যাকেজ ডট জেসান আছে কিনা সেই প্যাকেজ ডট জেসানের মধ্যে থাকা সমস্ত ডিপেন্ডেন্সিগুলোকে সে ইনস্টল করে দেবে তাহলে চলুন এবার আমরা এটাকে কি করে প্যাকেজ ডট জেসানটাকে ইনস্টল করব সেটা দেখা যাক সবার ফার্স্টে আমাদেরকে কমেন্ট ফর্ম থেকে এসে সিডি লিখে এই ফোল্ডার যেটা আছে এই ফোল্ডারটাকে টেনে কমান্ড প্রম্পটে ফেলে দিতে হবে তাহলে পাঁচটা এখানে চলে আসবে দিয়ে এবার আমরা এন্টার মেরে এই জায়গাতে চলে আসলাম এইবার আমাদেরকে এটাকে টেনে এডিটারের মধ্যে অ্যাড করে দিতে হবে এভাবে আমরা এটাকে টেনে এখানে অ্যাড করে দিলাম তার ফলে এবার আমরা এই ফোল্ডারের যে প্যাকেজ ডট জেসানটা আছে সেটার মধ্যে কি ডিপেন্ডেন্সি আছে সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি যেটাই আছে সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে কি করে করব আমরা এখানে এসে লিখছি এনপিএম ইনস্টল লিখে দিলেই হয়ে যাবে সুতরাং আপনি ইনস্টল লিখতে পারেন আইও লিখতে পারেন আমি এই প্রজেক্ট ফোল্ডারে রয়েছি এবং আমি লিখে দিচ্ছি এনপিএম ইনস্টল এবার যে ইনস্টল লিখে দেবো এটা অনেকটা সময় নেবে এতগুলো ডিপেন্ডেন্সি আছে ইনস্টল হয়ে ঠিকঠাক আপনাকে রেডি করে দিতে ফাংশানটা ঠিক আছে তাহলে ওয়েট করি দেখা যাক আমাদের প্রজেক্ট মোটামুটি ইনস্টল হয়ে গেছে এবার একটু চেক করে দেখবে যে টেস্টিং টুল হয় সেই টেস্টিং টুল টেস্ট করে দেখছে যে সব কিছু ঠিক ঠিক মতো হয়েছে কিনা এই যে রাইট চিহ্নগুলো যেগুলো আসছে টিক চিহ্নগুলো এগুলো টেস্ট করে করে দেখছে এবং ঠিক হলে পরে কারেক্ট কারেক্ট করে ও আগিয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে টেস্টিং টুলগুলো কাজ করে তো যাই হোক এখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাতে পারলাম যে এইভাবে টেস্টিং টুল কাজ করে তো আমাদের প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে এবার এই প্রজেক্টটাকে চালাবার একটা পার্টিকুলার কমেন্ট আছে যেটা সব প্রজেক্টে থাকে না এই প্রজেক্টের ক্ষেত্রে এটা রয়েছে তো আমি সেটা চালিয়ে দেখাচ্ছি যে একই সঙ্গে এই প্রজেক্টটাকে যখন আমি রান করব তখন এ কী করবে আমাদের জন্য ব্রাউজারকে ওপেন করে প্রোজেক্টটাকে খুলেও দেবে ঠিক আছে তো এগুলো সব করা রয়েছে সেই জন্যই এটা এত সময় লাগলো ইনস্টল হতে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাকে রান করার কি স্টাইল এটাকে রান করতে হলে লিখতে হয় জি ইউ এল পি সে আমরা মনে আছে গাল্প ইনস্টল করেছিলাম ঠিক আছে তো সেই গাল্প দিয়েই এটাকে করা আছে তাই জন্য আমাদেরকে গাল্প সার্প লিখতে হয় এস সি আর ভিই সার্প লিখে এটা কিন্তু এই প্রোজেক্টের পার্টিকুলার গাল্প সার্প লিখে এটাকে স্টার্ট করতে হয় সে বলে এই না আপনি ভাববেন না যে সমস্ত এনপিএম এর প্রজেক্টকে গাল্প সার্প দিয়ে স্টার্ট করতে হয় ঠিক আছে এটার ক্ষেত্রে এটা পার্টিকুলার তো আমি যদি এন্টার মারি তাহলে এই প্রোজেক্টটাকে এ ইনস্টল করবে যা কিছু কম্পাইল করার আছে সব কিছু কম্পাইল করবে করে আমাকে ব্রাউজার ওপেন করে এই প্রজেক্টটার আউটপুট দেখাবে ঠিক আছে তার জন্য রেডি থাকুন এটা একটু সময় নেবে হতে হয়ে গেলে পরে আপনার থেকেই সব কিছু ওপেন হয়ে যাবে দেখুন ওপেন হতে শুরু করে দিয়েছে এবং ওপেন হয়ে গেছে এবার এ ব্রাউজারটাকে ওপেন করবে এবং আমাদেরকে দেখাবে দেখুন বলতে বলতেই সেটাও শুরু করে দিয়েছে এবং এবার দেখা যাবে যে এই প্রজেক্টের কি অ্যানিমেশনটা রয়েছে এই অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ এনপিএম এর মাধ্যমে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইটা ছিল আমাদের প্রজেক্ট যেটা কিনা এনপিএম এর মাধ্যমে তৈরি হয়েছে বারবার এই একই জিনিস রিপিট হবে আবার সেই প্রথম থেকে অ্যানিমেশনটা শুরু হবে আবার অ্যানিমেশন শেষ হয়ে গেলে আবার এখান থেকে শুরু হবে এইভাবে এটা অ্যানিমেশনটা লুপ করা আছে এই অ্যানিমেশনটা সম্পর্কে ছোট্ট করে বলি এখানে যে থ্রি রোটেট হচ্ছে এটা কিন্তু কোনো থ্রি অবজেক্ট না এটা একটা টু একটা পিকচার তো সেই পিকচারটা এইভাবে থ্রি রোটেট করছে তো কিভাবে করতে হয় এটাও আমরা ইন ফিউচার যখন আরও অন্য অন্য টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই ছিল যে কিভাবে একটা অন্য কম্পিউটারের থেকে এনপিএম প্রোজেক্টকে নিয়ে এসে এই কম্পিউটারে এনপিএম ইনস্টল করে এটাকে চালানো হয় ঠিক আছে বোঝা গেছে ওকে তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে আপনি অন্য কোনো কম্পিউটার থেকে এনপিএম এর প্রজেক্ট নিয়ে এসে নিজের কম্পিউটারে সেটাকে ইনস্টল করে রান করতে পারবেন আপনি যখনই কোনো অন্য কম্পিউটার থেকে এনপিএম এর প্রজেক্ট কপি করবেন তখন সেখানে নোট মডিউল এই ফোল্ডারটাকে এসকেপ করে আপনি কপি করবেন তাহলে কি হবে আপনার ওই প্রজেক্টটা খুব লাইট ওয়েট হয়ে চলে আসবে এবং আপনি আপনার মেশিনে এনে সেটাকে এনপিএম ইনস্টল করলেই আবার আগের মতো রেডি হয়ে যাবে কাজ করার উপযুক্ত হয়ে যাবে বোঝা গেছে তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এটাকে শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছাতে পারবো আপনি যদি আজকে আমাদের ফার্স্ট টাইম ভিডিও দেখেন অথবা আপনার আপনি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে অবশ্যই বলবো যে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা